সুপ্রিয় দর্শক বন্ধুরা আবারও আমাদের আরেকটি হট আইটেম নিয়ে হাজির হলাম আপনাদের সামনে প্রতি সপ্তাহে আমরা সর্বোচ্চ তিনটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের জন্যে ফুড ফ্যামিলি চ্যানেলে আমাদের প্রতিষ্ঠানে রয়েছে একশো এর উপরে আইটেম আজ যেই আইটেমটি দেখাতে যাচ্ছি সেটি হলো আমাদের অলিভ টাওয়ার নাচুস যেটি একটি স্পেশাল সিগনেচার আইটেম এটি একটি মেক্সিকান ফুড যা আমাদের গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয় আমাদের এই নাচোজের প্রতিটি স্তরে রয়েছে স্পেশাল মেয়নিজ ও চিকেনের কম্বিনেশন যার স্বাদ অতুলনীয় ইস্টার্ন প্লাজা ফুড হলের একমাত্র সিগনেচার নাচোজ আমাদের প্রতিষ্ঠানেই আপনারা পাবেন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই টাওয়ার নাচোজের দাম কত শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখেই এই নাচোজের দাম রাখা হয়েছে দুইশো টাকা মাত্র তো আর দেরি কিসের চলে আসুন আমাদের ফুড ফ্যামিলি রেস্টুরেন্টে এছাড়াও আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন পাঠাও ফুড ই ফুড এবং ফুড পান্ডার মতো